শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিন مدینہ دیدار داؤ گو شاہ মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমনিওয়ালা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান کملی والا او گو مدینہ والا مور کملی والا او گو مدینہ والا مور کملی والا نی جاؤ بار شاہ مدینہ نی نیے جاؤک শাহে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবী মদিনার মতো আজ দেখিনি নয়নে পৃথিবীর কত যায় গায়ে গেছি জীবনে মদিনার মতো আজ দেখিনি নয়নে ও গো মদিনা والا مور کملی والا او گو مدینہ والا مور کملی لی والا نی جا بار شاہ مدینہ نیے جاق بار شاہ مدینہ نو نوبرو শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার